hey guys I am so excited কারণ আমি নতুন একটা ফোন কিনেছি আর আমি এই কথাটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না তো নতুন যে আইফোনটা বের হয়েছে আইফোন থার্টিন আমি ওটা কিনে ফেলেছি so here is the phone